আল্লাহ রব্বুল আলমিন সৌরায় তওবার চল্লিশ নম্বর আয়াতে হজরত আবু বকর সম্পর্কে আয়াত নাজিল করেছেন আল্লাহ বলছেন যদি তোমরা তাকে অর্থাৎ রাসুলকে সাহায্য না কর তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বক্কা থেকে বহিষ্কার করেছিলেন নাইন তিনি ছিলেন দুজনের একজন ইজহুমা ফিল যখন তারা গুহার মধ্যে ছিলেন আল্লাহ বলেন তাহাজান তখন তিনি আপন সঙ্গীকে বললেন লা তাহাজান বিষণ্ন হইও না আল্লাহ আমাদের সাথে আছে আমার নবী হিজরতের সফরকালে সোহার ভিতরে আমার নবী আর আবু বকর সারা কেউ ছিল না এরা দুজনে গুহার মধ্যে ছিল তারা দুইজনের কর্মকাণ্ডে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন এবং সৌরাই তোবার চল্লিশ নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে গারে সৌরের সেই স্মৃতিচারণ করেছেন চিৎকার দিয়ে বলুন সোবাহান এই আয়াতে হিজরতের সফরের মহাবিপদের ঘটনাকে চিত্রায়িত করেছেন তারা সেখানে ভয় পেয়েছিলেন এবং এ আমার নবী আবুকরকে সান্ত্বনা দিয়ে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আমার আল্লাহ এ আয়াতের মাধ্যমে আবু বকরের কথা আমার নবীর কথা সে বিচারণ করেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরাই জুমারের তেত্রিশ নম্বর আয়াত যারা সত্য নিয়ে আগমন করেছে সত্য নিয়ে আগমন করেছেন আমাদের নবীজি এই সত্যকে মেনে নিয়েছেন হজরত আবু বকর আল্লাহ আবু বকরের সামনে আয়াত নাজিল করেছেন আমার সত্য নবী সত্য দিনকে যিনি কোনো দলিল ছাড়া গ্রহণ করেছেন আল্লাহ বলেন কাহমুল মোত্তাকুন তারাই তো মুক্ত তারাই তো আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে হজরত আবু বকরকে মোত্তাকে হওয়ার সনদ দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সোবাহান বাইর আমার আপনি যদি সৌরতুল্লাইলের অতএব যে দান করে এবং কোদাবিরও হয় ওয়াসাদ্দা কবিল হোসনাম এবং উত্তম বিষয়কে সত্য মনে করে তিনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে বলুন সোহান হজরত আবু বকর আমার নবীর জন্য জীবনের সর্বোচ্চ সর্বস্ব সব কিছু আমার নবীর জন্য দান করেছিলেন আওয়াজ দিয়ে বলুন সোহান ওসত্তা কবিল হোসনা উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ দান করব আবু বকর আমার নবীর জন্য যেহেতু সব কিছু দাম করতেছে আমার আল্লাহ আবু বকরের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন আওয়াজতে বলুন নাহলে আবু বকরের পক্ষে এত বড় ধান রসুলের প্রতি আবু বকর যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছে এটা আবু বকরের ভালোবাসা ছিল বলে আল্লাহ আবু বকরের জন্য সহজ করে দিয়েছেন না হলে একজন মানুষ আমার রসুলের জন্য সাহাবি তো অনেক ছিলেন আবু বকরের মতো ভালোবাসা আবু বকরের মতো দান আর কেউ করতে পারে নাই হজরত উমর অনেক প্রতিযোগিতা করেছে কিন্তু বলেন যে আবু বকরের এক রাতের আমলের কাছে একদিনের আমলের কাছে উমরের সারা জীবনের আমল শেষ হয়ে গেছে আওয়াজ দিয়ে বলুন সালহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাইলের 17 নম্বর আয়াতে আবার বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে খোদাবির ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন দূরে রাখেন কাদেরকে খোদাবিরু প্রত্যেকেই আত্মা ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখেন যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদান যোগ্য অনুগ্রহ থাকে না ইল্লা ওয়াজিহি আর তার মহান পালন কর্তার সন্তুষ্টির অন্বেষণেই তিনি করেন আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আবু কিছুই করেন না ওয়ালা সেই সত্তরে সন্তুষ্টি লাভ করবে আওয়াজতে বলুন সোহান আপনি যদি সুরে নূরের বাইশ নম্বর আয়াত করেন ওয়ালা يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله আপনারা জানেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিক আব্দুল্লাহ ইবিনে উবাই ইবিনে সালুল সেই প্ররোচনা দিয়ে তিনজন সাহাবিকে বিপদগামী করেছিলেন আম্মাজান আয়সার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিলেন আওয়াজ দিয়ে বলুন আউজুবিল্লা তার মধ্যে একজন ছিল মিস্তাহ মিস্তার আবু বকরের আন্ডারে ছিল মিস্তার সমস্ত হরণ পোষণ আবু বকর চালাত মিস্তার সমস্ত খরচ কে চালাতো আবু বকর বহন করত এই মিস্তা যখন আয়েশার বদনামে জড়িয়ে গিয়েছিল হজরত আবু বকর পছন্দ করে ফেলেছিল আমি মিস্তাকে আমি লালন পালন করি সে আমার মেয়ে দু জাহানের সর্দারের স্ত্রীর নামে সে মৃত্যু অপবাদ দিয়েছে আবু বকর পছন্দ করে ফেলেছে আজ থেকে আমি তার বরণ পোষণের দায়িত্ব নিব না রব্বুল আলমিন আম্মাজান আইসার পবিত্রতার ব্যাপারে সুরাই নূরের আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য আয়াত নাজিল করে আম্মাজান আয়সার পবিত্রতার উপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন আম্মাজান আয়সা হচ্ছেন পবিত্রা কোন দোষের সাথে আম্মাজান আয়সার সম্পর্ক নাই মোনাফিকেরা আমার নবীর প্রাণের স্ত্রী আম্মাজান আইসার ব্যাপারে বদনাম রটিয়েছেন এইখানে আল্লাহ রব্বুল আলমিন কোরআন আয়াত নাজিল করার পরে যারা বদনাম রটিয়েছে তাদেরকে দুর্গা মারানো হয়েছে ইসলামী শরীয়তের আইন অনুযায়ী তারা পরে তওবা করেছে তাদের তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তাদের তওবা যখন কবুল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে হযরত আবু বকরকে বলতেছে আবু বকর তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসব না খায় যে তার আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না এই বলে যেন তারা কসব না করে আল্লাহ রব্বুল আলমিন হজরত আবু বকরকে সরাসরি আয়াত নাজিল করে লক্ষ্য করে আবু বকরের সানে আয়াত নাজিল করেছে আল্লাহ বলেন আবু বকর কসম কেউ না তারা না বুঝে করেছে মুনাফিকের শয়তানের ওসাই করেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আবু বকরের উপর আমার আল্লাহ কি পরিমাণ রাজি ছিলেন আল্লাহ বলেন তাদের ক্ষমা করে দেওয়া উচিত তাদের দোস্তুরটি উপেক্ষা করা উচিত আবু বকর তুমি তাদেরকে আল্লাহ বলেন আলা তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আল্লাহ রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম করুণাময় যে বান্দা আরেক বান্দাকে ক্ষমা করে দেয় তার ক্ষমার ব্যবস্থা করে কে লা ও হিজরতে অগ্রবর্তী তারা কারা তারা হচ্ছেন আবু বকর আবু বকরের মতো যারা অগ্রগামী সাহাবি ইহসান যারা আমল ও চরিত্রের ক্ষেত্রে প্রথম পর্যায়ে অগ্রবর্তীদের অনুসরণ করেছে পরিপূর্ণভাবে যারা সাহাবিদের মধ্যে যারা অগ্রগামী সাহাবি সাহাবি কৌনাল আউ্বালুন এবং তাদেরকে যারা অনুসরণ করেছে অন্যান্য সাহাবে কারাম তাবিন তবে তাবিন আল্লাহ বলেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে তারাও আমার আল্লাহর উপর রাজি হয়ে গেছে বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন যার উপর আল্লাহ রাজি হয় আর যারা আল্লাহর উপর রাজি হয়ে যায় তাদের পুরস্কার হল ওয়াদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানুন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রসবন সমূহ যেখানে তারা থাকবে চিরকাল আবাদুল আবাদ আল্লাহ বলেন জালিকাল ফাউজুল আযীম এটাই হলো মহান কৃতকার্যতা সাহাবাই কেরামকে অনুসরণ করতে পারা আল্লাহকে রাজি করতে পারা এটাই হলো বড় কৃতকার্যতা আমার মালিক যদি রাজি হয় পৃথিবীর সবাই যদি নারাজ হয়ে যায় কোনো অসুবিধা কি আছে রাজি করতে হবে কাকে মালিককে মাওলাকে আল্লাহকে রাজি করতে হবে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল যাকে আল্লাহ ভালোবাসে তার প্রতি সমস্ত মখলুকের ভালোবাসা দান করে দেন কে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোকদের মধ্যে নিজস্ব সম্পদ ও সাহাচর্য দ্বারা আমার প্রতি সর্বাধিক এহসান করেছেন আবু বকর আবু বকর আমার জন্য যে পরিমাণ সম্পদ ব্যয় করেছে কেউ পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব হয় নাই আমার যখন স্ত্রী এন্তকাল করেছে খাদে যারা দিয়ে আল্লাহ তালা মাহাম্মা আমি তখন বিষণ্ণ ছিলাম ব্যতীত উপস্থিত ছিলাম তখন আবু বকরের খেলার মেয়ে কলেজার টুকরা আম্মা জানা ইসাকে বৌসা দিয়ে আমার নবীর সাথে বিবাহ দিয়েছেন আমার নবীর কষ্ট হবে আবু বকর সহ্য করবে না সবসময় আবু বকরের দৃষ্টি থাকতো আমার নবীর দিকে আমার নবীর কি দরকার আমার নবীর মন কি খুঁজে আমার নবী কি চাই আবু বকর সেইটা পূরণ করার জন্য চব্বিশ ঘন্টা আমার নবীর চেহারার দিকে তাকায় রাখতে আজ বাইশ জমাদি ওসানি চোদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি এই দিনটি মুসলিম উম্মার নিকট চিরস্মরণীয় তেরো হিজড়ির এই তারিখে উম্মতের শ্রেষ্ঠ তারকা নেবে গিয়েছিল আফদালুন্নাস বাদাল আম্বিয়া নবীগণের পরে উম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তালানহু হজরত সিদ্দিক আকবর আল্লাহ তালানহু শৈশব থেকে যিনি নিষ্কলুষ ও অনুসরণীয় চরিত্রের অধিকারী ছিলেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ সত্য নিষ্ঠা ছিল তার চরিত্রের বুসমান মানুষের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণে ছিলেন ঈর্ষণীয় যে সকল উপাদান মানব চরিত্রকে সুন্দর উন্নত মহৎ এবং পরিপূর্ণ করে তুলে সবগুলোই গুণ আল্লাহ পাক হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে দান করেছিলেন আওয়াজ দিয়ে বলুন সোবাহান হজরত আবু বকর সিদ্দিক যার উপরে আমার রাসুল কি পরিমাণ সন্তুষ্ট ছিলেন কি পরিমাণ রাজি ছিলেন এটা সবারই জানা আছে আমরা ওয়াজ মাহফিলে আমরা শুনে থাকি যে সিদ্দিক আকবরের যেই মর্যাদা আমরা সবসময় শুনি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর উপরে আমার নবী যে পরিমাণ সন্তুষ্ট ছিলেন সে পরিমাণ আমার স্বয়ং মালিক মাওলা আমার আল্লাহ আবু বকরের পর সে পরিমাণ সন্তুষ্ট ছিলেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ